আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মবার্ষিকী উপলক্ষে রামু স্টেডিয়ামে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু হয়েছে রবিবার বিকেলে বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ এই উৎসবের আয়োজন করেছে জাতীয় পতাকা উত্তোলন পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন হওয়া এ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের জয় বাংলা বাহিনী কক্সবাজারের প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের পৃষ্ঠপোষক আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি উৎসবের সমন্বয়ক বিজন বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে বক্তারা বলেন বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু নিজেকে উৎসর্গ করে গেছেন দেশের স্বাধীনতা অর্জনে গৌরবময় ভূমিকা পালন করেছেন মানুষটি উৎসবে নানান পণ্য সামগ্রীর পসরা সহ নৌকায় দোলা চরকি ঘোড়া রেলগাড়ি ও নাগরদোলায় চড়ার ব্যবস্থা রাখা হয়েছে রাতে সঙ্গীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা কক্সবাজারে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে দুই লাখ তিন হাজার নশো পঁচানব্বই জন গেল বছর এপ্রিল থেকে চলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো সতেরো লাখ একচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই জন নতুন নিবন্ধিত দুই লাখ তিন হাজার নশো উনষাট জনের মধ্যে পুরুষ ভোটার এক লাখ তেরো হাজার ছয়শো নব্বই জন এবং নারী ভোটার রয়েছে নব্বই হাজার দুইশো আটষট্টি জন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানিয়েছেন দুই সালের জানুয়ারি যাদের বয়স ষোলো বছর পূর্ণ হয়েছে তাদের সকল তথ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তবে আঠারো বছর পূর্ণ হলেই অটো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে তিনি জানান রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর অবস্থান রয়েছে নির্বাচন কমিশন চকরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন medical officer doctor Saimul Islam এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সবাই গুরুত্ব আরোপ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সবাই স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নজির আহমদ উপজেলা পুলিশ চিকিৎসক সমিতির সভাপতি খায়রুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে কথিত আরসার গ্রুপের কমান্ডার সহ হত্যা মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল কুতুপালং বালুখালী থাইংখালী সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে র্যাব পনেরো এপিবিএন আট ও এপিবিএন চোদ্দ সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতরা হল ডাক্তার রফিক মোহাম্মদ খায়রুল আমিন নুরুল আমিন ও রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওকিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী টেকনাফে অভিযানে মালিকবিহীন ছাপ্পান্ন হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা lieutenant commander S N Hasin Rahman স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরি দ্বীপ জালিয়াপাড়া নাপ নদীতে একটি ডিঙ্গি নৌকায় তল্লাশে চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা চোদ্দ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত ভাটা